নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় সকাল ফুরালো বেলা দড়ালো সকাল ফুরালো বেলা দড়ালো কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় এই ধরাই যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল এই ধারায় যারা সাথে ছিল একে একে সব বিদায় নিল এ কথা আমি ভাবিনি কখনো এ কথা আমি ভাবিনি কখনো মরণ আমার কবে সে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় ওই গোরস্থানে কত মুরদার খেয়ে মাটি ছড়িয়ে দিয়েছি ঢেকে ওই গোরস্থানে কত মুরদার খেয়ে মাটি ছড়িয়ে দিয়েছি ঢেকে এভাবে তোমাকে ঢেকে দেবে একদিন এভাবে তোমাকে ঢেকে দেবে একদিন সেদিনকে স্মরণ কর সদাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় সকালে বাগানে যে ফুল ফোটে সাজের বেলায় তা ঝরেও বটে সকালে বাগানে যে ফুল ফোটে সাজের বেলায় তা ঝরেও বটে এভাবে তোমারও ডুবে যাবে বেলা এভাবে তোমারও ডুবে যাবে বেলা সেদিন আসে কবে কারো জানা নাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায়